so hey guys welcome back to my YouTube channel তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও এক একটা নতুন বা স্পেশাল একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা তোমাদেরকে দেখাবো আমাদের সেপ্টেম্বর মাসে ইলাইট পাস মানে এর পরের মাসে ইলাইট পাস কেমন হবে বা কী কী রোয়ার্ডস আমরা দেখতে পাবো সেই ইলাইট পাসে তো তোমাদেরকে আজকে আমি দেখে দেবো তাছাড়া তোমাদেরকে আরও স্পেশাল দুই থেকে তিনটা আপডেট আজকের ভিডিওটা তোমাদেরকে দিয়ে দেবো তো গাছ তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকো ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে তো ভিডিওটা শুরু করে গেছ তোমাদেরকে একটা বিষয় আমি জানিয়ে দিচ্ছি তো আজকে আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি যে তোমাদের জন্য একটা নতুন ওয়েবসাইট আমরা ক্রিয়েট করে ফেলেছি যেখান থেকে তোমরা আইডি কোড টপ আপ এছাড়া তোমরা কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়েও আমাদের কাছ থেকে টপ আপ নিতে পারবে সেই ওয়েবসাইট থেকে তো ইনস্ট্যান্টলি আমরা ডেলিভারি দিয়ে দেবো তো এই ওয়েবসাইটে চার থেকে পাঁচ দিনের ভিতর আমরা লঞ্চ করে দেবো তারপর তোমাদেরকে অবশ্যই ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো কীভাবে তোমরা অর্ডার দেবে কীভাবে সেখান থেকে তোমরা ডায়মন্ড কিনতে পারবে তো আশা করি তোমরা অনেকে পছন্দ করবে যে আমরা খুব দ্রুত সেখানে আমরা ডায়মন্ড টপ আপ দেবো আর আমাদের পেজে তোমাদের আর মেসেজ দিতে হবে না তো খুব শীঘ্রই আশা করি তোমাদেরকে ভিডিও মাধ্যমে আমি জানিয়ে দেবো ঠিক আছে তো বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যে আপডেটটি তোমাদেরকে দিয়ে দিচ্ছি সেই আপডেট টোলগেস আমাদের নতুন একটা ফিস্টের স্ক্রিন আমরা আসবে বলেছিলাম তো সেই ফিস্টের স্ক্রিনের একটা ইভেন্ট কিন্তু অলরেডি বের হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো স্ক্রিনের উপর অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বান্ডেল এবং মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ফিস্টের স্ক্রিন তো এই ইভেন্টটা কিন্তু ফাইনালি লঞ্চ করে দেওয়া হয়েছে তো এই ইভেন্টটা আমরা বাংলাদেশ সার্ভারে বা বিডি সার্ভারে কিন্তু আমরা দেখতে পেয়ে যেতে পারি যেখান থেকে আমাদের নতুন যে ফিস্টের স্ক্রিনটা আছে সেটা কিন্তু আমরা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারবো ঠিক আছে এছাড়া গাইস আমাদের গেমের ভিতর নতুন একটা থমসংয়ের স্ক্রিন আসতে চলেছে তো স্ক্রিনটা তোমার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভাইসাব মানে তোমরা কেউ বলতে পারবে না যেটা আমাদের থমসংয়ের স্ক্রিন তো দেখো গাইস কেমন লুক করে দিছে তো ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ ভাইসাব মানে পুরো অস্থির লেভেলে কিন্তু আমাদের একটা থমসংয়ের স্ক্রিন গাইস এখানে কিন্তু অ্যাড করেছে তো গাইস পুরো অস্থির লেভেলে একটা থমসং স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অ্যানিমেশনটা তো খুব শীঘ্রই গাইস আমরা কিন্তু এই থমসংয়ের স্ক্রিনটা আমাদের বিডি সাবারে আমরা দেখতে পেয়ে যাবো তাছাড়া গাইস আমাদের গেমিতে নতুন আরও একটা ইভো গান স্ক্রিন আসবে যেটা হলো আমাদের ফেমাস ইভো গান স্ক্রিন তো আমাদের ফেমাস এবং আমাদের এক্সাম এই দুইটা কিন্তু আমরা একসাথে দেখতে পেয়ে যাবো তো তোমরা ফেমাসের লুকটা দেখতে পাচ্ছ ভাইসাব সেভেন লেভেলে করতে পারলে পুরাই ডেঞ্জারাস কিন্তু স্কিন তোমরা দেখতে পেয়ে যাবে গাইস এটাকে যখনই আমরা লেভেল সেভেনে নিয়ে যেতে পারবো তো এটা লুক গাইস আমাদের যে সামুরাই বান্ডিল আছে সেই সামুরাই বান্ডিলের মতন কিন্তু হয়ে যাবে তো এটার ইমোট কেমন হবে সেটা এখন আমরা জানতে পাই নাই শুধুমাত্র আমরা স্কিনটা কেমন হবে সেটা কিন্তু জানতে পেরে গেছি লেভেল সেভেনে নিয়ে যেতে পারলে কেমন হবে তো গাইস কেমন লাগলো ফেমাসের স্কিনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে তো গাইস এখন আসি আমাদের মেন যে আপডেট আমাদের মধ্যে কিন্তু ইলেট পাস তো আমাদের ইলেট পাসটা কেমন হবে চলো আমি তোমাদেরকে ভিডিওটিতে দেখিয়ে দিচ্ছি তো গাছ প্রথমে তোমরা যেটি দেখতে পাবে সেটি হলো আমাদের একটা জিপ স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তাছাড়া একটা দেখতে পাচ্ছ ব্যানার আফটার এছাড়া একটা নতুন অজ্ঞানের স্ক্রিন তোমরা দেখতে পেয়ে যাবে তাছাড়া এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ আমাদের ফিমেল যে ড্রেসটা এটা কিন্তু আমাদেরকে ফ্রিতে দেওয়া হয় তো ফ্রি আইটেম তাছাড়া ব্যানার আফটার আর ছেলেদের যে ড্রেসটা আমাদেরকে ফ্রিতে দেওয়া হয় সেই ড্রেস এটা তোমরা দেখতে পাচ্ছ এছাড়া তোমরা দেখতে পাবে আমাদের কিন্তু ফিমেল যে কস্টিউম আছে মানে এই আমাদের ইলেট পাসের যে ফিমেল বান্ডেলটা আছে সেটা তোমরা দেখতে পেয়ে যাবে এখানে তো দেখতে পাচ্ছ পুরো অস্ত্রের কিন্তু একটা বান্ডেল দিয়ে দিছে তাছাড়া তোমরা দেখতে পাবে আমাদের এখানে কিন্তু মিনি যে শর্টগান আছে সেই শর্টগানের স্ক্রিন তাছাড়া তোমরা দেখতে পাবা এই যে আমাদের নতুন একটা ড্রেস ফ্রিতে দেবে সেটা তাছাড়া তোমরা দেখতে পাবে আমাদের স্কেটবোর্ড পুরাই অস্থির একটা স্কেটবোর্ড দিয়ে দিছে তাছাড়া ব্যানার আপটার এছাড়া কাছে একটা বম স্ক্রিন তোমরা দেখতে পাবে বা গ্র্যানেড স্ক্রিন তো পুরাই অস্থির লেভেল একটা গ্র্যানেড স্ক্রিন দিয়ে দিছে তাছাড়া আবারও ব্যানার আপটার অনেকটাই বেশি দিয়েছে তারপরে গাছ স্কেটবোর্ড আমরা দুইটা স্কেটবোর্ড দেখতে পেয়ে যাবো আমাদের নেক্সট সেপ্টেম্বর মাসে ইলেট পাশে তাছাড়া আমাদের যে ব্যাকপ্যাকটি ফ্রিতে দেওয়া হয় আর গাইস আমাদের যে ব্যাকপ্যাকটা ইলেকট্রাসের যে ব্যাকপ্যাক তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের ব্যাকপ্যাকটা তো ভালোই লাগতেছে ব্যাকপ্যাকটা তোমরা দেখতে পাচ্ছ মানে অতটাও ভালো নেই গাইস তাছাড়া আমাদের লাস্টে যে বান্ডেলটা আছে গাইস তো বান্ডেলটা চুল দেওয়া গাইস পুরাই কিন্তু মানে ওপি লেভেলে একটা চুল দিয়েছে আর ড্রেস আপটাও কিন্তু প্রায় হাই লেভেলে একটা ড্রেস আপ দিয়ে দিছে তবে নেসটা কিন্তু ভালো মানাইতেছে না তবে গাইস এটা কিন্তু তোমরা খুব শীঘ্র মানে খুব শীঘ্রই বলতেছি আমাদের কিন্তু সেপ্টেম্বর মাসে ইলেট এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদেরকে সেম দেখতে পেয়ে যাবে তবে যেহেতু এখন আমাদেরকে মানে খুব ফার্স্টে দেখানো হলো আমাদেরভাবে তেমনভাবে কিন্তু আমাদেরকে ইলেট e পাসটা e দেখানো হয়নি তো এই ইলেট e পাসের যে আইটেমগুলো দেখতে পাবে মানে দেখতে পেলে সেই আইটেমগুলি কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে আমাদের সেপ্টেম্বর মাসে ইলেট পাসে তবে গাইস এখানে যেভাবে দেখানো হলো তো সেখানে শুধুমাত্র আমাদেরকে আইটেমগুলি দেখানো হলো তো এটার কিন্তু মানে ফুল যে আমাদের ইলেট পাসটা হয় তেমনভাবে কিন্তু দেখানো হয়নি তো গাইস আমাদের সেপ্টেম্বর মাসে তোমরা কিন্তু এটাই দেখতে পেয়ে যাবে আর গাইস যে ইভেন্টগুলি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো খুব শীঘ্রই তোমরা দেখতে পেয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটি যদি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক চাই গেছে তোমাদের কাছে অবশ্যই একটা লাইক চাই তো thanks for watching my today's video ভালো থেকে সবাই বাই বাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই